এভাবে বলিস না পাগল প্রেমে পড়ে যাব তো কে মানা করেছে বল না আমাকে ভালোবাসিস হ্যাঁ কি হ্যাঁ ভালোবাসি সত্যি সত্যি